রাজশাহী রাজশাহী রাজশাহী লাখো জনতা রাজশাহী অগণিত মানুষের রাজশাহী পারে পেয়েছি তোমারে পেয়েছি তোমার সবুজ সম্ভারে পদ্মার পারে পেয়েছি তোমারে পেয়েছি তোমার সবুজ সম্ভারে তাই ভালোবেসে গান গাহি আমার প্রথম প্রেম রাজশাহী সে আমার রাজশাহী অবহেলা করে গিয়েছি দূরে প্রিয়তমা কত না করে অবহেলা করে গিয়েছি দূরে প্রিয়তমা কত না করে তুমি নিরন্তর তুমি অবদাহী আমার কবিতা রাজশাহী সে আমার রাজশাহী সে আমার রাজশাহী ne zarare